সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি আরেকটি বায়ার ধরার টেকনিক নিয়ে এই টেকনিকটা কাদের জন্য হবে এই টেকনিকটা হবে যারা ডিজিটাল মার্কেটিং করেন তাদের জন্য বেস্ট হবে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের জন্য বেস্ট হবে কিন্তু এটা সব থেকে কাজে দেবে হচ্ছে যাদের একটা এজেন্সি আছে এজেন্সি এজেন্সি টাইপের বিজনেস আছে যারা মূলত আপনার এজেন্সিটাকে প্রমোট করতে চাচ্ছেন বা এজেন্সির মাধ্যমে আপনারা ক্লায়েন্ট নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে কারণ হচ্ছে এখানে যে ক্লায়েন্টগুলো খুবই এক্সপার্ট রিলেটেড বা খুবই এক্সপিরিয়েন্স রিলেটেড ক্লায়েন্ট এখানে তাদের সাথে কথা বলতে গেলে অবশ্যই আপনাকে এক্সপার্ট হতে হবে এবং এই কাজের ভালো অভিজ্ঞতা থাকতে হবে কারণ এখানে যে ক্লায়েন্টগুলো পাবেন আমি যে জায়গাটা দেখাবো এই জায়গাটাতে সবগুলো হাই কোয়ালিটির ক্লায়েন্ট এখানে তো আপনি যদি বলেন যে আমি কয়েকটা মেসেজ করে বা কয়েকটা কাজ করে আমি বন্ধ করে দিব আর আমি কাজ পাবো এরকম না আমি যে মেথডটা দেখাবো এই মেথডের ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে হবে এখন তার যদি সার্ভিসটা দরকার পড়ে অবশ্যই আপনাকে হায়ার করবে আর যদি আপনার সার্ভিসটা দরকার না পড়ে আমার যদি কোনো সার্ভিসের দরকার না পড়ে আমি অবশ্যই হায়ার করব না যাদের দরকার পড়বে তাদেরকে তাদের কাছে মেসেজ পাঠাবেন এখন যদি তারা চায় আপনাকে হায়ার করবে আপনার বিজনেস বা আপনার ডিটেলস দেখে যদি তার ভালো লাগে তাহলে হায়ার করবে আর যদি না করে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনাকে কাজ চালিয়ে যেতে হবে কাজ পেতে গেলে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে এক ঘন্টা দুই ঘন্টা কাজ করে শেষ না তাহলে আপনার জন্য এই মেথডটা না চলুন আমরা দেখি এই সাইটটার নাম কি তো এটা থেকে কিভাবে আপনারা ক্লায়েন্ট ধরবে এটার নাম হচ্ছে পিচ গ্রাউন্ডের এটা মূলত একটা সাইট বলতে পারেন এখানে মূলত বড় বড় ক্লায়েন্টেরা যারা বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করে বা যাদের নিজস্ব সফটওয়্যার আছে তারা এই পেজ গাউন্ডের মাধ্যমে সফটওয়্যারগুলো সেল করে থাকে তো এখানে বলাই আছে এখানে আপনি যে কোনো ধরনের সফটওয়্যার পেতে পারেন পঁচানব্বই পার্সেন্ট ডিসকাউন্টে তো চলুন আমরা ঢুকি এর ভিতরে তো এখানে কাজটা হচ্ছে এই সাইটগুলো থেকে আপনি অনেক বড় বড় কোম্পানির মালিক পেয়ে যাবেন একটা দিয়ে আপনার কেরিয়ার বিল্ড আপ হতে পারে আপনি কাজ করেন এক মাস দেখেন একটা যদি কপালে লেগে যায় কারো কারো এক দিন কাজ করেও লেগে যায় কারো কারো দুই দিন কাজ করেও লেগে যায় ঠিক আছে ক্লায়েন্ট কিন্তু আপনি কাজ করতে হবে মানে আপনাকে টোটালি কাজ করতে হবে এখানে আপনি যে একদিন কাজ করে ক্লায়েন্ট পাবে এরকম না তো অবশ্যই আপনাকে ডিজিটাল একটা আইডেন্টি তৈরি করতে হবে ডিজিটাল আইডেন্টি কীভাবে তৈরি করতে হয় এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো ওইটার মাধ্যমে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে ডিজিটাল মাধ্যমে আপনি পেমেন্ট নেবেন এবং ডিজিটালি আপনার আপনার সম সম্পর্কে জানতে পারবে এবং আপনি পার ঘন্টার জন্য কত নেবেন সব কিছু ওই ডিজিটাল আইডেন্টিটির ভিতরে বা ডিজিটাল যে পোর্টফোলিও থাকবে ওই ওইটার ভিতরে সব কিছু থাকবে তো ওইটাই জাস্ট আপনাকে সেন্ড করতে হবে ওইখানে আপনার সমস্ত বিস্তারিত থাকবে কি পারেন না পারেন আপনার ছবি ডিটেল যা যা লাগে সব থাকবে তো সমস্যা নাই যদি আপনারা চান ওইটা নিয়ে আমি ভিডিও বানাবো সমস্যা নাই তো এখানে দেখেন এখানে মূলত আপনি একটা জিনিস আমি বলে রাখি এই এখানে আপনি যদি একটু কন্টিনিউ করেন এখানে অনেক সফটওয়্যার পাবেন যেগুলো প্রথম অবস্থায় ফ্রিতে দেয় কিন্তু একটা সময় আমাদের কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় দেখেন উনপঞ্চাশ ডলারের লাইফ টাইম অ্যাক্সেস দিবে এগুলো একটা এগুলো লিড স্ল্যাপ এগুলো লিড মানে লিড কালেক্ট করার বিভিন্ন সফটওয়্যার বলতে পারেন এখানে অনেক সফটওয়্যার আছে দেখবেন অনেক জায়গায় যে দেখেন এই সফটওয়্যারটা এখন কিন্তু নতুনে অ্যাম ট্যাপ এটাও মনে করেন ডিজিটাল একটা পার্সোনাল ভার্চুয়াল আইডেন্টি কার্ড যেটা বলতে পারেন এই সফটওয়্যারটার মাধ্যমে ভার্চুয়াল আইডেন্টি কার্ড তৈরি করা যাবে এরকম একটা সফটওয়্যার তো এই সফটওয়্যারটা কিন্তু বা এই এটা কিন্তু আপনি এখন ফ্রিতে পাচ্ছেন একদম ফ্রিতে এখন যদি আপনি এটা নিয়ে নেন আবার দেখা যাবে কয়েকদিন পরে এটা যখন রিভিউ হয়ে যাবে তখন দেখবেন দুশো ডলার দেখে কিনতে হবে এখানে একটু আপ ডাউন করবেন নিজেদের কাজের জন্য অনেক সফটওয়্যার পেয়ে যাবেন ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে কাজে লাগাইতে পারবেন ঠিক আছে এগুলো এই যে দেখেন এই একটা সফটওয়্যার এগুলো পড়লেই বুঝতে পারবেন যে এখানে কি কাজের জন্য এটা ক্যাম্পেইনের টু ড্রাইভ অনেক শিডিউল অ্যাপ পাবেন যেটার মাধ্যমে ইজিভাবে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া শিডিউল করতে পারবেন এরকম অনেক সফটওয়্যার এখানে পাবেন ফ্রিতে তো এগুলো প্রতিদিন সে একটু দেখাশোনা করলেন <laughs> যে কোন কোন সফটওয়্যার ফ্রিতে দিতেছে তো এগুলো ডাউনলোড করে রাখেন ভবিষ্যতে আপনার কাজে লাগবে <clears throat> তো এই হচ্ছে কাহিনী তো আমি আশা করি বিষয়টা বোঝাইতে পারছি এখানে শুধু আপনি বায়ার ধরবেন এরকম না চোখ কান কোলা রাইকা চলতে হবে যারা ডিজিটাল মার্কেটিং করেন তো চলুন আমরা টেকনিকগুলো আগে দেখি তো এখানে দেখেন এই এখানে অনেকগুলো দেখলাম দেখার পরে আমরা এই একটা আমরা এখানে ক্লিক করতে পারি ক্লিক করি ওকে ক্লিক করলাম ক্লিক করার পরে ব্লিয়েন্ট ডিরেক্টরিস এখানে দেওয়া আসছে আমরা নিচের দিকে চলে আসবো তাদের ওয়েবসাইট যদি দেখতে চাই তাদের মেল অ্যাড্রেস দেখতে চাই তাহলে আমাদেরকে নিচের দিকে স্কল করতে হবে স্কল করে আসলাম এখানে প্রাইসিংয়ের নিচের দিকে আমরা দেখতে পারবো ওকে এখানে দেখেন তাদের রোড ম্যাপ দেওয়া আছে রোড ম্যাপের এখানে আমরা তাদের ওয়েবসাইটটা পেয়ে গেলাম তো ওয়েবসাইট হচ্ছে এটা ব্লিয়েন্ট ডিরেক্টরস ডট কম ওকে আমরা এটা কপি করি কপি করে গুগলে সার্চ করবো আর অথবা সরাসরি আপনি এখানে ক্লিক করতে পারেন তাদের কাছে সাপোর্টের জন্য তো আমাদের সাপোর্টের দরকার নেই আমরা ডাইরেক্ট এখানে ক্লিক করলাম ওকে আমাদের কয়েক সেকেন্ডের ভিতরে তাদের ওয়েবসাইটে নেওয়ার কথা দেখি নাই কিনা ওকে তাদের ওয়েবসাইটে কিন্তু আমরা চলে আসছি ওকে আমরা ওয়েবসাইটে চলে আসার পরে এখানে দেখেন প্রাইসিং সম্পর্কে দেখতে পারবো আমরা ফিউচার দেখতে পারতেছি তারপরে add resource team themes okay আরও অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওকে নিচের দিকে আসবো দেখি তাদের টিম মেম্বার আছে কিনা মেম্বার কমিউনিটি ওকে আমরা এখানে ক্লিক করতে পারি অথবা তাদের অ্যাবোটাসও আমরা দেখতে পারি অ্যাবোটাস দেখি নিচের দিকে আছে কিনা অ্যাবোটাস তো থাকবে একটা বিজনেসের অ্যাবোটাস থাকবে না এগুলো হচ্ছে টিম মেম্বার ওকে ওকে দেখেন নিচের দিকে কন্ট্যাক্টস আমরা এখান থেকে তাদের সাথে কি কন্ট্যাক্টও করতে পারি এগুলো আমি কেটে দিলাম দেখেন কন্ট্যাক্টস কন্ট্যাক্টসে গেলেও তাদের ইনফরমেশনগুলো আমরা পাবো এক সেকেন্ড দেখেন কন্ট্যাক্টসের উপর ক্লিক করলাম ক্লিক করে আমি কন্ট্যাক্টসে যাই দেখি তারা কন্ট্যাক্টসের ভিতরে কি কি রাখছে দেখেন তাদের ফোন নাম্বারটা আমি পেয়ে গেলাম ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম এগুলো কিন্তু আমরা বাংলাদেশি পাকিস্তানিরা ইন্ডিয়ারা কিন্তু মেল অ্যাড্রেস চেক করি না কিন্তু ওয়েবসাইটগুলো এগুলো কিন্তু তারা বড় বড় বিজনেস যারা করে তারা কিন্তু এগুলো চেক করে আমাদের কিন্তু এটা একটা ভুল ধারণা ওকে এগুলোতে কিন্তু আমরা মেসেজ করতে পারি এবার দেখি তাদের কি কি আছে স্টোরি দেখি team member okay team mid team okay team মেম্বারে আমরা ক্লিক করতে পারি ওকে টিম মেম্বারে দেখি কারা কারা আছে এগুলো হচ্ছে টিম মেম্বার সিও কে কে কে কে কী কাজ করতেছে ডেভেলপমেন্ট সিনিয়র কে আছে ওকে দেখি আমরা আমাদের রিলেটেড কে আছে হেড সিনিয়র ডেভেলপার ওকে এখানে অনেকজন আছে আমরা চাইলে দুই এক এখানে যারা মোটামুটি একটু লেভেলে আছে director director developer okay director senior director okay business development okay আমরা তা তাকে কিন্তু বিজনেস ডেভেলপমেন্টে যারা আছে তাদেরকে আমরা ইয়া করতে পারি যারা <laughs> উপর লেভেল আছে তা শুধু ফাউন্ডার বাদ দিয়ে ডিরেক্টরি এরা কিন্তু কাজগুলো বেশি করবে ঠিক আছে তো লোকমুখ নেওয়ার জন্য কিন্তু এরাই কিন্তু এখানে হেল্প করতে পারে বা তাদের কিন্তু পার্সোনাল লোক থাকতে পারে বা লাগতে পারে তো এখানে যারা বিজনেস ডেভেলপমেন্ট বা সিনিয়র ডেভেলপার এদের সাথে কিন্তু আমরা চাইলে কি ডেভেলপারের সাথে কারা ডেভেলপ ডেভেলপের সাথে কারা মূলত যোগাযোগ করবে যারা ডেভেলপার তারা কিন্তু তার সাথে যোগাযোগ করবে ঠিক আছে এখানে মোটামুটি আছে আমি চাচ্ছি যে বিজনেস ডেভেলপমেন্টে যারা আছে মানে যে নিয়ে আছে তার সাথে আমি যোগাযোগ করতে তাহলে আমি কি করব এখানে নামটা কপি করব কপি করে গুগলে যাব গুগলে যাইয়া এবার আমি কি লিখব আমার যে বাইরে যে ওয়েবসাইটটা আছে কি বিলিয়ন বিলিয়ান্স ডিরেক্টরিস এইটা লিখে আমি এবার গুগলে এখানে এসে সার্চ করব এবার এটা দেওয়ার শেষে আমি লিখে দেবো লিঙ্কডিং লিঙ্কডিং লিঙ্কডিং ড্রিং ওকে লিঙ্কডিং প্রোফাইল তার মানে এই লোকের এই লোকের লিঙ্কডিং প্রোফাইল কিন্তু আমি পেয়ে যাব ওকে এখানে আমি ডট কম দিয়ে দিই dot com okay dot com LinkedIn profile অথবা লিঙ্কডিং ওকে তো এই যে দেখেন তার সাথে কিন্তু মিল আছে দেখেন ডেভিড রক রকলিং নাকি কি বলে দেখেন ডেভিড রকলিংয়ের নামে কিন্তু আমি তার লিঙ্কডিং প্রোফাইলটা পেয়ে গেলাম তো এবার যেটা করব আমি এখান থেকে ওর নামটাকে মানে ক্লিক করে তার সাথে কানেকশন করে নেব আর কি আমার যেহেতু এই অ্যাকাউন্টের ভিতরে আমার দেখেন লিঙ্কডিং নাই তো আপনি যেটা করবেন এখানে লিঙ্কডিং থাকা অবস্থায় আপনি এটা কিন্তু ইউএসএ ইউএসের পার্সন দেখেন ইউনাইটেড স্টেটস দেওয়া আছে ওকে ইউনাইটেড স্টেটস তো আপনি তার সাথে জয়েন করে নিতে পারেন তাকে জয়েন করে নিতে পারেন ঠিক আছে অথবা বা তার সাথে কানেক্ট হতে পারেন কানেক্ট করে নেবেন নিয়ে যেহেতু কানেক্ট কানেক্ট করা অপশন আছে তাহলে আপনি তার সাথে কানেক্ট করে নিয়ে তার সাথে মেসেজে কথা বলতে পারেন এইভাবে কিন্তু একটা বিজনেসের যতগুলো টিম মেম্বার আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে এই ব্রিলিয়ান্ট ডিরেক্টরিস স্টোরিজ লিখে আপনি ফেসবুকে সার্চ করতে পারেন তাদের সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার জন্য বা তাদের মেল অ্যাড্রেস পাওয়ার জন্য বা ফেসবুকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এগুলো কিন্তু বড় বড় বিজনেসম্যান ওকে তো আমি দেখেন এটা লিখে সার্চ করলাম তাহলে কিন্তু আমি তাদের সম্পর্কে পেয়ে গেলাম এই যে দেখেন বিলিয়ন ডিরেক্টরিস আঠাশকে ফলোয়ার আছে তো আমি এখানে যাই কিন্তু ফলো করে তাকে মেসেজ করতে পারি তাদের পেজে যায় যদি এরকম কোনো ম্যান মানুষের দরকার পড়ে অথবা তাকে আমরা মেল অ্যাড্রেস করতে পারি টুইটার করতে পারি ইউটিউবে যা কমেন্ট করতে পারি এরকম কিন্তু আমরা কাজগুলো করতে পারি হ্যাঁ একদম সিম্পল দেখেন ওয়েবসাইট দেওয়া আছে আপনি কিন্তু এভাবে তাদের সাথে পৌঁছাইতে পারেন বা তাদের কাছে পৌঁছাইতে পারেন এভাবে কিন্তু আপনি অনেক ভালো ভালো কাস্টমার বা ভালো ভালো ক্লায়েন্ট কিন্তু সংগ্রহ করতে পারেন আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আপনাকে একটু কষ্ট করে কাজগুলো করতে হবে ঠিক আছে তাদের ফেসবুক পাবেন টুইটার পাবেন আপনাকে যা সার্চ করার সিস্টেমটাকে বুঝতে হবে সার্চ করার সিস্টেমটা বুঝে গেলে এনাফ আর কিছু লাগবে না এভাবে কিন্তু আপনি কাজগুলো বা তাদের সাথে পৌঁছাইতে পারেন ওদের সাথে কথা বলতে পারলে কিন্তু আপনার মোটামুটি ফোর্টি পার্সেন্ট কাজ হয়ে গেল তারপরে পড়ানোর দায়িত্ব হচ্ছে আপনার পড়ানো যদি পড়াইতে পারেন তাহলে কাজ পাবেন যদি তার দরকার পড়ে তো আর যদি না দরকার পড়ে তাহলে নেক্সট আরেকটা ট্রাই করেন এখানে হাজার হাজার সফটওয়্যার আছে এই পেজ গাউন্টের ভিতরে ঠিক আছে এগুলো কিন্তু বড় বড় কোম্পানির মালিক ওকে ছোটো ছোটো পোটা মানে পুটি মাছ না কিন্তু হ্যাঁ পুঁটি মাছ না কিন্তু এগুলো কিন্তু বড় বড় মাছ তো আপনি মাছগুলো শিকার করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে এক্সপার্ট হতে হবে বিষয়গুলো বুঝতে পারছেন আশা করি তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ